তোমাকে ভালোবাসি ভালোবাসি আমি যে তোমার এই কথাটাই ছিল শুধু বলার তোমায় পুরনো অনুভবে এই মনের জগতে রাজকুমারী তুমি ভালোবাসি আমি যে তোমার এই কথাটাই ছিল শুধু বলার বলি তোমায় না বলার কথাগুলো আজ বলে দিতে চাই আগে এসে তুমি আমাকে ভালোবেসেছিলে সবসময় আমি ছিলাম পিছিয়ে ক্যান্সারে দোহাই দিয়ে আজও তুমি আমাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাও এবার না হয় আমি আগে যাই সবসময় তুমি অপেক্ষা করেছো এবার না হয় আমি অপেক্ষা করব তোমার জন্য ও পারে কথাটাই ছিল শুধু বলা